করে যে হুজুর বেশিরভাগ এটা যুবকদের প্রশ্ন যে হুজুর অনেক সময় মাথায় ব্রেইনে বাজে চিন্তা আসে অনেক রকমের বাজে চিন্তা আসে আল্লাহকে নিয়ে চিন্তা আসে অনেক সময় অনেক মেয়েকে নিয়ে আমরা ব্যাডলি অনেক থিঙ্কিং করে থাকি মাথার ভেতরে এখন প্রশ্ন হচ্ছে খারাপ চিন্তা আসলে করণীয় কি উত্তরটি হচ্ছে খুবই সহজ মাথায় যে আমাদের চিন্তা আসে খারাপ চিন্তা এই খারাপ চিন্তা আসার তিনটা প্রকার এক নাম্বার প্রকার হচ্ছে খারাপ চিন্তা মাথায় আসবে ঠিকই খারাপ চিন্তা আপনি করবেন ঠিকই কিন্তু গুণা হবে না এক নাম্বার প্রকার দুই নাম্বার প্রকার খারাপ চিন্তা আপনি করবেন অশ্লীল চিন্তা করবেন আপনার গুণা অ্যাড হবে দুই নাম্বার প্রকার তিন নাম্বার প্রকার হচ্ছে আপনি খারাপ চিন্তা করবেন ঠিকই আপনার গুণা হবে তো হবেই না বরং আপনার আমল নামায় আল্লাহ আরো সওয়াব লিখে দেবে সুবাংলা পড়লেন না এটা একটা অসাধারণ বিষয় যে খারাপ চিন্তা করব কিন্তু আমল নামে সব হবে হাউস ইজ পসিবল এটি আমি আপনাদেরকে এক্সপ্লেইন করছি প্রথম যেই প্রকার সেটি হচ্ছে খারাপ চিন্তা আসবে তবে গুণা হবে না সেটি কেমন সেটি হচ্ছেই যে অনেক অনেক সময় দেখা যায় যে আমরা চাচ্ছি না যে খারাপ কোনো চিন্তা করি তবুও এটা আমাদের ইচ্ছার বাহিরে অনিচ্ছাকৃত চলে আসে এরকম মাঝে মাঝে হয় কি হয় না আমরা চাচ্ছি না যে চিন্তাটা আমরা করি আমরা চাচ্ছি না কোনো মেয়েকে নিয়ে বাজে চিন্তা করি তবু আমাদের মাথার ভেতরে তার চেহারা ভেসে ওঠে তার তাকে নিয়ে বাজে চিন্তা কাজ করে কিন্তু আমরা চাচ্ছি না এটা হচ্ছে অনিচ্ছাকৃত এটাকে বলা হয় হাদিসুন নাফস এটাকে বলা হয় কি হাদিসুন নাফস এটা আমরা চাচ্ছি না অনিচ্ছাকৃত আসছে এটার মাসালা হচ্ছে এরকম যে এই চিন্তা করলে অনিচ্ছাকৃত যেটা আসছে এটাতে কোনো গুণা আমল নামায় অ্যাড হবে এক নাম্বার প্রকার দুই নাম্বার প্রকার হচ্ছে আমল নামায় গুণা অ্যাড হবে খারাপ চিন্তা করলে সেটা কোন প্রকার আমরা অনেক সময় ইচ্ছাকৃতভাবে নিজে থেকে খারাপ চিন্তা করি ফর এক্সাম্পল অনেক সময় আমরা রাস্তাঘাটে চলি অনেক যুবক রাস্তাঘাটে চলে কোনো মেয়ের দিকে চোখ পড়ে গেলে সে মেয়েটার যে স্ট্রাকচার এটা তার ব্রেইনে মেমোরাইজ হয়ে যায় সেটাকে ব্রেনে বসিয়ে ফেলে যে মেয়েটা দেখতে কেমন ছিল অথবা মাঝে মাঝে আমরা অনলাইনে অনেক অশ্লীল ভিডিও দেখি ওইটা যখন দেখে ফেলি পরবর্তী সময় ঘুমানোর পূর্বে অনেক ওইটা নিয়ে চিন্তা করে এবং মনে মনে ওইটা নিয়ে খারাপ কল্পনা করে ইচ্ছাকৃতভাবে করে এবং এটি হচ্ছে মারাত্মক বড় গুনাহের কাজ কারণ আপনি কি করছেন এটা ইচ্ছাকৃত ভাবছেন আর ইচ্ছাকৃত ভাবলে আমল নামায় গুণা জমা হবে কি হবে না অবশ্যই হবে এক্ষেত্রে একটি হাদিস উল্লেখ করতে চাই এ হাদিসটি রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন হাদিসটি হচ্ছে এরকম রসুল বলেছেন চোখেরও একটা জেনা আছে কলবের একটা জেনা আছে চোখের জেনার নাম হচ্ছে অপাত্রে চোখ রাখা অর্থাৎ যেটা আপনার জন্য দেখা জায়েজ নাই ওটার দিকে আপনি তাকালে আপনার চোখের জেনা অটোমেটিক্যালি অ্যাড হবে এটা হচ্ছে চোখের জেনা আর কলবের জেনা হচ্ছে কোনো কিছু নিয়ে বাজে আশা করা বাজে চিন্তা করা বাজে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা করা ফর এক্সাম্পল যদি কোনো মেয়ের দিকে আপনার বাজে ভাবে চোখ পড়ে যায় এবং আপনি যদি চোখ পড়ার পরে মনে মনে তাকে নিয়ে বাজে চিন্তা করেন এটাকে বলা হয় জেনাউল কল এটা হচ্ছে অন্তরের সেনা যা আপনি তাকে নিয়ে বাজে আকাঙ্ক্ষা করছেন তাহলে বোঝা গেল ইচ্ছাকৃতভাবে যদি কেউ খারাপ চিন্তা করে অশ্লীল চিন্তা করে তাহলে তার আমল নামায় গুণা আছে না নাই গুণা আছে এজন্য আমরা কখনো ইচ্ছাকৃতভাবে খারাপ কোনো চিন্তা করব সকলেই দেখে আমার সঙ্গে পড়েন ইনশাআল্লাহ দুই নাম্বার প্রকার তিন নাম্বার প্রকারটা বড় অসাধারণ প্রকার যেখানে খারাপ চিন্তা আপনি করবেন ঠিকই কিন্তু আপনার গুণা হবেই না আপনি আগেই পড়েন সুভান আল্লাহ আপনার আমল নামায় আরো সব অ্যাড হবে কেমন করে হবে এটা আমি ভালো করে আপনাকে বোঝাচ্ছি এর কারণটা হচ্ছে এই অনেক সময় আমরা বাজে চিন্তা করি যে আমরা আগামীতে এই কাজটা করব মানে খারাপ অনেক ইন্টেনশন করি মনে করেন আপনি খারাপ চিন্তা করেছেন কি যে আপনি একটি মেয়ের সঙ্গে খারাপ কাজ করবেন এটা আপনি নিয়ত করেছেন ভেতরে একটা ব্যাডলি ইন্টেনশন যে আমি এটা করব এটা আপনার মাথায় আছে বাজে চিন্তা কিন্তু নেক্সট টাইমে গিয়ে আপনার ভেতরে আল্লাহর ভয় কাজ করলো যা আমি কোনো খারাপ কাজ করব অমুক কাজটা করব চুরি করব অমুক কাজে আমি ইনভলভ হব এই যে বাজে চিন্তা প্রথমে ছিল কিন্তু পরবর্তী সময়ে গিয়ে আল্লাহর ভয়ে আপনি ফিরে এসেছেন জালা তোমাকে ভয় করে আমি কাজটা করলাম না তোমাকে ভয় করে আমি বাজে কাজে অ্যাড হলাম না আল্লাহ বলছেন তুই যে বাজে কাজ থেকে আমি আল্লাহর ভয়ে ফিরে এসেছিস এই জন্য তোর আমল নামে আমি আল্লাহ সব দান করবো সোমান আল্লাহ পড়া তাহলে খারাপ কাজ চিন্তা করেও যদি আপনি না করেন ফিরে আসেন আল্লাহর ভয়ে তাহলে আপনার আমল নামায় সওয়াব আছে না নাই আছে এজন্য আমরা ট্রাই করব যত চিন্তা আমাদের মাঝে আসুক না কেন সকলেই আমরা বাজে চিন্তার থেকে বিরত রেখে নিজেকে গুনাহ থেকে বেঁচে থাকবো ঠিক আছে ইনশাল্লাহ আর যখন বাজে চিন্তা ভেতরে আসবেন ভিতরে আসবে তখন সকলেই আপনারা করবেন ইস্তেফা সকলে আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ সকলেই পড়েন আল্লাহুম্মা বাজে চিন্তা মাথায় আসলেই এই দোয়াটা এই ইস্তেফারটা বেশি বেশি পড়বেন ঠিক আছে ইনশাআল্লাহ আর সকলে আরেকটি পড়বেন সেটি হচ্ছে পড়েন আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়েন মিনাশাইতনির এই আমলগুলো বেশি বেশি করলে আপনার মাথায় বাজে চিন্তা আর আসবে না ইনশা তাহলে আল্লাহ আমাদের সবাইকে বাজে চিন্তার থেকে বেঁচে চলার তৌফিক দান করুক সকলেই পড়েন আমি এবার আসেন আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলি এই যে মাসটা চলছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকে জানেই না আচ্ছা এই মাসটা চলছে এই মাসটার নাম কি এই মাসটার নাম হচ্ছে সওয়াল মাস মাসটার নাম কি সওয়াল